কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার এই channel YouTube channel great idiot মহানির্বোধ নির্বোধ শব্দের অর্থ আমরা কবা সবাই কম বেশি জানি তো সেই অর্থ ব্যাখ্যায় আমি আর যাচ্ছি না তো আমার এই চ্যানেলটাতে আমি আত্মসমালোচনামূলক জাতিগত নানান রকম আত্মসমালোচনামূলক বক্তব্য নিয়ে ভিডিও করি আজকে সেরকম একটা ভিডিও আপনাদের জন্য সেরকম একটা বক্তব্য সেরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো কাইন্ডলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা একটু কষ্ট করে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আসা যাক আসল কথা আজকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে সবাই এত মাতামাতি এত উড়াউড়ি এত পাড়াপড়ি কত কিছু ক্রিকেট নিয়ে কত কিছু হয় এদেশে এদেশে রাস্তাঘাটে ঘাটে গলিতে সব জায়গায় ক্রিকেট ক্রিকেট ক্রিকেট কিন্তু আশির দশকে সত্তরের দশকে ঢাকা স্টেডিয়ামে একটা ক্রিকেটের যখন কোনো খেলা হইতো তখন দশটা বিশটা দর্শক থাকতো ভিআইপি গ্যালারিতে শুয়ে শুয়ে খেলা দেখতাম এবং কোনো টিকিটও লাগতো না ক্রিকেটের সেই দুর্দিনে বাংলাদেশের ক্রিকেটকে যিনি স্পন্সর করতেন যিনি ক্রিকেটের জন্য দীর্ঘ বিশটা বছর ক্রিকেটের জন্য সময় দিচ্ছেন স্পন্সর করছেন টাকা খরচ করছেন সেই নির্মাণ স্কুলের নির্মাণ ইন্টারন্যাশনালের কেজি ইসলাম সাহেব যার নাম আজকে কেউই লয় না ইভেন কোনো অনুষ্ঠানে কোনো ক্রিকেট সংক্রান্ত কোনো অনুষ্ঠানে তাকে কোনো সম্মাননা তার কোনো পুরস্কার কোনো কিছুই দেওয়া হয় তাকে ডাকাও হয় ও সেই লোকটা যখন এই দেশে কেউ ক্রিকেট দেখে না তখন স্কুল পর্যায়ের ক্রিকেট বিশটা বছর পনেরো বিশটা বছর নির্মাণ স্কুল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট নামে একটা টুর্নামেন্ট ছিল সেটা উনি দীর্ঘদিন একা চালাইছে যখন এই দেশে কোনো ক্রিকেটে কেউ স্পন্সর করে অথচ আজকে ক্রিকেটে কোটি কোটি টাকার বাজেট কত কিছু হচ্ছে ক্রিকেট নিয়ে কিন্তু ওনাকে স্মরণ করা হয় না ওনাকে কোনো পুরস্কার বা কোনো সম্মাননা কোনো কিছুই দেওয়া হয় না সত্যি আমরা অকৃতজ্ঞ জাতি যদি নিজের সমালোচনা শুনতে ভালো লাগে আর নিজেদের জাতিগত সমালোচনা নিজেদের সমালোচনা শুনতে ভালো লাগে এরকম সমালোচনার এবং এরকম অনেক জায়গায় আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরব এবং সেগুলো জানার জন্য আমার সাথেই থাকবেন আশা করি ধন্যবাদ ভালো থাকুন